السلام عليكم ورحمة الله وبركاته صباح الخير مربين أرى ونرى جنة مجاسي الله سبحانه وتعالى أرى بكون أرى أرى مراكيوري পুরা রোহিঙ্গার মশলা জিন্নান জালিম বুডি সকলে আর কান জমিন তো আর হক আর জাগা জমিন আর দম সম্পত্তি আর মসজিদ মাদ্রাসা শহীদ বীর হেরত আছে আর আর কান জমিন তো খাড়ি মারি রে নেলাই বাংলাদেশের কামুতল করে দিয়ে আর পুরা দুনিয়ার রাস্তা রাস্তা রাস্তা আনারা ধর্ম ধর্ম দিয়ে ফেলাইয়ে এই মশলা ইহানরে আল্লাহ সুমতলা আনারে জলতি জলতি হাল হাল করে দিয়ে আহার হক আহার লই আহার আর কাম জমিনে বাজিয়ে আর বার দিন ইসলামের কায়েম করি বললা আল্লাহ সুমতালা আরবি কোনো তহবিক দোক ফোরার রঙ্গের তহবিক দোক আর ফোরার রঙ্গে আর কুশি শুরু করছুম আল্লাহ সুমতালা ইহান ইনশাল্লাহ আনারে কামজাক করিব জলতি তুই জলতি আহার হক আহার লই রে আহারার জমিনে মাঝে আর কানামায় আর জাগি ফেরবে না আল্লাহ ইদাস আহার তহবিক আতা করি দোক আমিন ইয়ার বলা আলমিন সারবেন sarbayin daalayan duwa gujjuma la hansi morbayin ar kushi gujjum inshallah yar ba diyan tukkan চোদ্দ মিনিট চব্বিশ সেকেন্ড একটা ভিডিও গুলি দিয়ে morbayin ইয়ান বাংলা জুবান আমি বাংলা জুবান রোহিঙ্গা কলে এব্বের নবুজুদিন না নতাইব দেখুনে তোরা মোরা বুঝিব আর ফাইল দিতে আছে হনবাই ইয়ান একখানা করে তর্জমা করে দিবে আর একখানা বেশি বেহত রইব মহিমতা হতা আছে ইয়ান পুরা কমরে বুঝাই দিবে বহুত বেশি বেহতর হইব চকরিয়া দেখে ইয়ার বাদে মরবেন ইয়ান ওইদে অন্য হতানো রোহিঙ্গার একখান কাহানি কান তাহারিকি হতা জিয়ান বেশিরভাগ রোহিঙ্গা কল নজানে ইয়ান একখান নীলা তাহারিকি জিনিস জিয়ানরে পুরা দুনিয়ায় দোয়া ইনকার করে না পারিব দে সবুত আদে ডকুমেন্টের সাথে জিনিস ইয়ান রোহিঙ্গা হদে কমিবা আর কান জমিনের মাঝে হতলতি আছে আর আরকান জমিলিয়াত রোহিন গেলে হদ্দু তালুক ওদের জিনিসিয়ান এর খেলিয়া করে বুঝাই দিয়ে লেকিন বুঝাই দিবা রোহিঙ্গা অনাশীল মানুষ রোহিঙ্গা ন রোহিঙ্গা নলিও বাঙ্গালি অলিও বাই ইবার আমি বেসাবি শুক্রিয়া দেউরি আল্লাহ সুমতাল ইবার লম্বা হাইয়াত দোক হামিশা ইন্দিলা পুরা দুনিয়ার ইনসানের বুঝাই বললা তৌফিক আদা করি ইবারে হার বাইন্দে দোয়া করিও ইবাল্লা এবার জেন এই জিনিস ইয়ান Funire Bayan dilumekan nella jinis nella kada mani dil pujode Rohingya kom hodi go hondila dami komashil আরাকান হদে লব্জ হি বদ্ধ মুসলমানত নেলি দি ইবা লব্জ মুসলমানত অবাইন আরা রোহিঙ্গা যে হনিকারে লেহাবারা গুজি মানুষের বুঝালো যুদ্ধ তোমারা লই আর কান জমিলে হদ্দু তালুক আছো তোমার আর কান জমি মাঝে হতলতি গিয়ে হতলতি আছো রোহিঙ্গা হদিন হ্যাঁ হলে নিজেও হইনি পারি लेकिन अन्य कम हो गए आई हल अन्य कम पूरा कहानी पूरा स्टोरी पूरा तारीख कर जाने रोहिंगार रोहिंगे नजाने हेंगे लो महानी मतलब एंडिला तो नेकिन आर आर कम बन निजे निजे दस आर बुझ दिली बुझी आर कमर दाम दी आर निजर दाम दी निजर कमर दाम नदी मैं नल बेसि दुर्गी बजी कल रोहिंगा कमर बोतल तमें पेल आसे लेकिन अन्य कम जिंदा कर बुझार पूरा दुनिया रे आर आर कम है नजाने কি ন জানি না দে নাকি জানি না দে আল্লাহ হয় বুঝি না পারি এন্দইলে আই তাম্বাই ভইয়া সিং আই দে এই তারি বিকিন জানি হ্যাঁ আই দাসে দুর্মান না বুঝি আই দুন ডিগ্রি হালে নিজের কমর বাবতে বুঝাই তো বুঝিস তাহলে কিচ্ছু না কি দিবে নিজে জানা আর জনের বুঝাই না জানি হেন্দিল্লা হালত বুঝো না তাহলে দেখি দেবে অন্য কমে পুরা রোহিঙ্গা আরকান জমিনের মাঝে 호뚜에시디 갱구지 갱구리로 아르칸 저미니안 아르칸 호뚜나마시디 히노 도후라다제 파파 오이르푸나 নেতালা হইতে পারে যে এজেনিসিন পুরা রোহিঙ্গা তো জানাও যা এখন সালাদ ওরে কমে ডাং ডাং জব দি পারবান খাস চেতন রোহিঙ্গার মুরব্বীকল জিন আছে মুরব্বী না করে আমেরিকাতে তো উর্বাদ হইতে অড়ে অড়ে জিন আর রোহিঙ্গার জিন হক কলা বলে দৌড়াদৌড়ি করার হর ইতারা তো জিনিস যা ইতারা তু ফাক্কা করে যা তাকে ইতারা হন মানে মোর মাঝে হনক কে যদি ভর দিলে দুনিয়ার হন হেনিলা জিম্মাদারক কলে ডাঙ্গুর জব দিব পান ইতারা তো জব দিবার মান বুঝাই দিয়া মান ইতারা তুষ্টি জানি তা যা ইয়ার আগে দেখি দে বহুত মুরিপি করে কি হয়ে রোহিঙ্গা তোমার জোরিয়া হত হতল মকা মক আগে নাকি তোমার আগে হলে কি হওয়া আর মুরিপি কলে রোহিঙ্গা হত জোরিয়া তো বা গিয়ে দেওয়া অবাজিকল রোহিঙ্গা ধরে এত বা বেরিয়ে দিন ইসলাম ধর্ম গিয়ে দে ইসলাম ধর্ম ধরে এত বা গিয়ে হলে হতে লোয়া যাবে রোহিঙ্গা হদিবা আর কানোর জমিনের মাঝে দুনিয়ায় পয়দা হয়ে ধরি যে তারিখ হলো তুই আর কানোর মাঝে ইনসানে বসবাস করে হে তারিখ হলে তুই রোহিঙ্গা এটা আছে দিন ইসলাম মহসিল দি দিন ইসলাম ধর্ম গিয়ে দে বাই বিরে হইলো হাতে মিশানো হবে আজিকাল বুঝলেন না লেকিন আর আর মুরিদ গেলে কি হো দুনিয়ারই জব দেওয়ার সময় সবাল জব দেবে কি হো ওদের রোহিঙ্গা ভাই বিরে গিয়ে হতে মক্কদা আগ্রহী আছে মকাল্লাবিনে മുഖല്ലബിനെഗിരി മംഗോളത്ത് വെച്ചത് നേപ്പാളത്ത് വെച്ചത് മുഖല്ലബിനെഗിരി ലേക്കിൻ ആ റോഹിംഗ്യ হদ কমিবা আর কালো জমিনের গণ নসলি কম কন কম নছিল রোহিঙ্গার আগে জানত ইনসান যে তারিখে মই দুনিয়া আর কেন জমিনের মাঝে বসবাস করে হে তারিখ লতি রোহিঙ্গা হদ কমি আসছিল দিন ইসলাম নছিল আখির দিন ইসলাম ধর্ম কবি গজিয়ে বাদে ইতার জীবা রসুম রসুমুল হতাশীল রোহিঙ্গা কলত এবার অধ্যক্ষ সারে বদলিয়ারি তারা আরবি রসম কতরে তারা ইখতিয়ার করছে যদি নয় তাহারিকে সমুদ্র বাজি কল ইন আর অনেকে মিশা হাসা হয়ে হাঁটি হাঁটুম তাহারিক কত জিনিস আনা অনেক কেন মানি নেওয়ারিব পুরো দুনিয়া তো মানি যাওয়া পারিব এটা লাহ দিয়ে ও রোহিঙ্গা কল অনরা তাহারিগরে আগে নজানিল এখন বুঝিল এখন জানিল আর তো এখন জানিবার তো আর ওপরে যে মুসিবত চলের অন্য হন কম যদি হুসার করে তৈলি আর তো জনজন তো জব দিবার চা এত আল্লাহ তাহারিগিনের জানি এখন জোর জরুরত চাবে আমি ওনারা বেরিকলিতান দিয়ে হরদাই যদি ইয়ানের তরজমা করে কিছু বুঝে দিবেন আর বেশি বেহতর ভালো হইব তাকে আরা পুরা